আজকে রেকর্ডিং শুরু করে দিলাম আপনাদের ধন্যবাদ আজকে আমাদের ক্লাস হচ্ছে ইউটিউব মার্কেটিং আমরা আমাদের চ্যানেলকে মার্কেটিং করব ঠিক আছে স্যার আমরা তো শুধু ইউটিউবের ভিডিও আপলোড করলে হয় না প্রথম দিকে একটু মার্কেটিং করতে হয় প্রথম দিকে বলতে ডাউনলোড না না করলে কি ফায়দা আসবে নাফসির আপু কিছু বলছেন আচ্ছা আপু মিউট রাখেন নাফসির আপু কিছু বলছেন তো আমরা প্রথম দিকে যদি চ্যানেল মার্কেটিং না করে তাহলে আমরা কখনোই কি করতে পারবো না আমাদের চ্যানেলকে গ্রো করতে পারবো না অনেক সময় এই মার্কেটিং না জানার কারণে মানুষ দুই বছর তিন হয়ে গিয়ে তার ওয়ানকে সাবস্ক্রাইব ফুরাইতে পারে না এই বিষয়টা হচ্ছে ওই one K two K subscribe হতে পারে আপনি যদি কন্টিনিউয়াসলি ভালো ভালো কন্টেন্ট দেন কন্টিনিউয়াসলি যদি আপনি যদি সেই মানের এসিও করতে পারেন কন্টিনিউয়াসলি কন্টেন্ট দিতে পারে কন্টেন্টগুলো দেখার মতো হয় তাহলে হয়তো অনেক সময় হয়ে যায় কিন্তু আবার অনেক ক্ষেত্রে হয় কি আপনার কন্টেন্ট ভালো দিলেও অনেক সময় হয় না মানুষ ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না এখনকার মানুষ তো একটু সচেতন কথা বুঝতে আগে এক সময় ছিল মানুষ ওই সময় আমি তখনও শিখিনি এই বিষয়গুলা কিন্তু ওই সময় দেখা গেছে পনেরো দিন এক মাসের ভিতরে ওয়ানকে সাবস্ক্রাইব মানুষ অটোমেটিকলি করে ফেলছে দেখছে সাবস্ক্রাইব বসাই দিছে এখন তো মানুষ বুঝে সাবস্ক্রাইব দিলে নোটিফিকেশনে ঝামেলা করে হ্যানতেন হাবি যাবে অনেক ধরনের প্রবলেম আছে যাই হোক এগুলা না তো আপনি যদি ওই মানের কন্টেন্ট দিতে পারেন যে মানের কন্টেন্ট একজন মানুষ দেখলে সাথে সাথে আপনাকে সাবস্ক্রাইব করব। ওই মানের কন্টেন্ট দিতে পারলে কোনো সমস্যা নাই কিন্তু বিষয়টা হচ্ছে কন্টেন্ট প্রথম দিকে আসলে আপনি যত এক্সপার্ট হন যদি আগে থেকে আপনার ভালো মানের কাজের এক্সপিরিয়েন্স না থাকে তাহলে প্রথম দিকে কন্টেন্ট অত ভালো করে দেওয়া যায় না কিন্তু একটা সময় আপনি কন্টেন্ট দিতে দিতে এক্সপিরিয়েন্স বাড়বে আপনার কাজের স্পিড বাড়বে আপনার কুটিনাটি যে বিষয়গুলো জানার সেই বিষয়গুলো অটোমেটিকলি আপনার নলেজে চলে আসবে তখন দেখবেন আপনি কন্টেন্টগুলো ক্রিয়েট করতে ওই মানের চলে আসবে তখন আপনার সাবস্ক্রাইব বাড়বে এখন আমার প্রতিদিনই সাবস্ক্রাইব বাড়ে আমার কন্টিনিউয়াসলি প্রতিদিন অল্প অল্প হোক বেশি হোক সাবস্ক্রাইব বাড়ে কিন্তু এক সময় দেখা গেছে সপ্তাহ পনেরো দিন হয়ে গেছে একটা সাবস্ক্রাইব বাড়তেছে না কিন্তু এখন আল্লাহ শুক্রিয়া প্রতিদিন সাবস্ক্রাইব বাড়ে কারণ ভিডিওর পরিমাণ বাড়ছে অ্যান্ড ভিডিওগুলো নতুন নতুন মানুষের চোখের সামনে যাচ্ছে ক্লাসগুলো আগের তুলনায় আরও এক্সপার্ট হচ্ছে স্মার্ট হচ্ছে আধুনিকভাবে করার চেষ্টা হচ্ছে এই জন্য মানুষ কী করতেছে অনেক সময় দেখে সাবস্ক্রাইব করতেছে আর তো আমার তো যারা আমার কাছে পড়তেছেন বা আমার কাছে যারা স্টুডেন্ট হিসাবে আছেন তারা তো সাবস্ক্রাইব করেছেন আপনারা সবাই যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে আমার তো ওয়ান কে প্লাস সাবস্ক্রাইব হয়ে গেছে আর যাদের কাছে আমার ভিডিওগুলো যাবে আপনারা সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন অনেক কিছু পাবেন ইনশাল্লাহ ওকে তো আমরা কিভাবে চ্যানেলটাকে মার্কেটিং করব সেই বিষয়গুলো আমরা জানার প্রয়োজন হচ্ছে সেই বিষয়গুলো জানার জন্য আমাদের বিষয় প্রথম নম্বর কয়েকটা কাজ আছে সেই কাজগুলো আমাদের ভালো করে থাকতে হবে সেই কাজগুলো হচ্ছে যেমন দেখেন ও সরি দেখেন আমাদের কি কি কাজ করতে হইব সেই বিষয়গুলো একটা তালিকা আগে তৈরি করি তো তালিকা তৈরি হলে আপনাদের বুঝাইতে সুবিধা হইব নাম্বার আমাদের কি করতে হইব email create with channel ten passes twenty আচ্ছা ইমেল ক্রিয়েট করতে হইব আমাদের যেগুলো প্রত্যেকটা ইমেল দিয়ে একটা ইমেল মানে একটা চ্যানেল একটা ইমেল দিয়ে একটা চ্যানেল ক্রিয়েট করতে হইব সেই একটা ইমেল দিয়ে একটা চ্যানেল ক্রিয়েট করে এরকম ইমেল এবং এরকম চ্যানেল আমাদের লাগবে ২০ থেকে দশ থেকে বিশটা ঠিক আছে সর্বনিম্ন দশটা সর্বোচ্চ বিশটা এখন একটা বিষয় হচ্ছে যে সাবিয়া আপু কিছু বলবেন তাহলে যে বলতে চাইলাম যে আমার এই প্রবলেমটা কখন দেখে দিবেন হ্যাঁ ক্লাসটা শেষ হইতে হইলেই আপনাকে আমি নক দিব আমার ক্লাস শুরুতে আপনারটা মনে হয়নি আর এখন তো রেকর্ডিং শুরু করে দিছি তাহলে শেষ হইলে মনে দিব ঠিক আছে আমার পরে মনে হইছে কিন্তু তখন রেকর্ডিং শুরু করে দিছিলাম ওকে ঠিক আছে তো তো এখন ইমেল কী জন্য ক্রিয়েট করব দেখেন আমি কয়টা ইমেল ক্রিয়েট করছি একটা ইমেল ক্রিয়েট করছি একটা আপনার ব্রাউজার ক্রিয়েট করছি এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলোটা এখানে ষোলোটা ব্রাউজার আছে ষোলোটা ব্রাউজারে প্রায় ত্রিশটার মতো ইমেল আছে এবং প্রত্যেকটা ব্রাউজারে আপনার একটা করে কি আছে ইউটিউব চ্যানেল আছে চ্যানেলে কোনো ভিডিও দেওয়া নাই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে একদম সহজ এই ব্রাউজারে ঢুকলাম ডুইকা ইউটিউবে ঢুকলাম ডুইকা এখান থেকে সাইন আপ শব্দ আসবে ব্রাউজারে হ্যাঁ, ঢুকলাম এখান থেকে সাইন আপ শব্দ আসবে সাইন আপে ক্লিক করবো অটোমেটিকলি হয়ে যাব ওকে এই বিষয়টা হচ্ছে প্রথম নম্বর কাজ এই যে সাইন আপে ক্লিক করবো সাইন আপে এটার আমি পাসওয়ার্ড নাই এটাতে সাইন আপে ক্লিক করলে পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি এটার ওই পাসওয়ার্ডটা দিবেন আপনি নেক্সট দিবেন নেক্সট দেওয়ার পরে পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দিলে অটোমেটিকলি আপনার একটা চ্যানেল ক্রিয়েট হয়ে যাব ওকে তখন আর কোনো ঝামেলা হবে না এভাবে আপনি কি করবেন দশটা সর্বনিম্ন দশটা ইমেল ক্রিয়েট করবেন তার সাথে সম্ভব হলে ব্রাউজার ক্রিয়েট করবেন আর ব্রাউজার ক্রিয়েট না করতে পারলে ইমেল ক্রিয়েট করবেন যে ইমেলগুলোতে প্রত্যেকটা ইমেল ক্রিয়েট করার সাথে সাথেই এভাবে ক্লিক করে একটা চ্যানেল ক্রিয়েট করে নেবেন সেই চ্যানেলটা যে হান্ড্রেড পার্সেন্ট সেট করতে হবে এটা কোনো ম্যাটার বিষয় না এখন এই ইমেলগুলো ক্রিয়েট করলে আপনার জন্য মার্কেটিংয়ে খুবই খুবই ফায়দা আপনি যদি এরকম সর্বনিম্ন দশটা ইমেলও ক্রিয়েট করতে না পারেন তাহলে আপনি মার্কেটিং করে কোনো লাভবান হবেন না আপনি মার্কেটিং করতে পারবেন না ঠিক আছে আপনি যত বেশি ইমেল ক্রিয়েট করতে পারবেন তত বেশি আপনার জন্য বেটার হবে একটা চ্যানেলকে আপনি নিজে নিজে কিভাবে কাস্টমাইজ করে ফেলবেন একটা চ্যানেলকে আপনি কিভাবে ডেভেলপ করে ফেলবেন নিজে নিজে সেটার হচ্ছে সবচেয়ে বড় কাজ হচ্ছে নিচে যত বেশি ইমেল ক্রিয়েট করতে পারবেন এখন একটা বিষয় একটা বিষয় হচ্ছে আপনার একটা মোবাইল নাম্বার দিয়ে দুইটা বা তিনটা ইমেল ক্রিয়েট করা যায় তার চেয়ে বেশি ক্রিয়েট করা যায় না একদিনে আপনি আজকে দুইটা ইমেল ক্রিয়েট করছেন এক সপ্তাহ পরে আরও দুইটা ইমেল ক্রিয়েট করবেন আর আমরা জানি আমাদের পরিবারে এখন একটা মোবাইল নাম্বার না এনাদার একাধিক মোবাইল নাম্বার আছে এক গড়ে মোবাইল নাম্বার পাঁচটা সাতটা আটটা নাম্বার পর্যন্ত আছে আপনি প্রত্যেকটা নাম্বার দিয়ে সর্বনিম্ন তিনটা ইমেল ক্রিয়েট করতে পারবেন একটা মোবাইল নাম্বার দিয়ে তাহলে যদি আপনার ঘরে যদি পাঁচটাও মানে মোবাইল নাম্বার থাকে তাহলে আপনি পাঁচ তিন পাঁচে পনেরোটা ইমেল নাম্বার করতে পারতেছেন ইমেল ক্রিয়েট করতে পারতেছেন তো ইমেলগুলো আপনার খুবই জরুরি ইমেল যখন ক্রিয়েট করবেন তখন আমি এই বিষয়গুলা আপনি কি করবেন একটা চার্ট করবেন চার্ট করে সেই চার্টের মধ্যে রাখবেন পাসওয়ার্ড এখানে লেখা রাখবেন এখানে রাখবেন আমি আপনাদের দেখাই বিষয়টা যদি আর একটু ভালো হইলে দেখাই তাহলে আরও ভালো হয় বলছিলাম ক্লাসটা স্যার মানে ইউটিউব মার্কেটিং এর জন্য ইমেল ক্রিয়েট করতে হবে হ্যাঁ হ্যাঁ শুধু ইউটিউব মার্কেটিং না আপনার অন্যান্য মার্কেটিং এর ক্ষেত্রে ইমেল গুলো কাজে আসে ঠিক আছে এত ইমেল খুলতে তো অনেকগুলো ফোন নাম্বারও দরকার হবে মনে হয় এই একটা ইমেল দিয়ে তিনটা করে ইমেল ক্রিয়েট করতে পারবেন একটা মোবাইল নাম্বার দিয়ে কথা বুঝতে পারছেন তিনটা ইমেল নাম্বার তিনটা ইমেল ক্রিয়েট করতে পারবেন আবার দশ পনেরো দিন পরে ওইটা দিয়ে আবার একটা দুইটা করতে পারবেন প্রথমে একটা নাম দিবেন ইমেল লিস্টিং এখানে একটা নাম দিবেন কি নাম দিবেন ইমেল লিস্টিং ইমেল লিস্ট আপনি যেভাবে বুঝেন আপনার এখানে বিষয় তারপরে নাম দিবেন ইমেল তারপরে দিবেন নেম অর্থাৎ নেম বলতে কোন নামে আপনি ইমেইল ক্রিয়েট করছেন তারপরে দিবেন ডেট অফ বার্থ তারপরে দিবেন মোবাইল নাম্বার তারপরে দিবেন পাসওয়ার্ড তারপরে দিবেন ভেরিফাই ইমেল স্যার এগুলো গুগল শিটে লিখে রাখবো হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। স্যার আমি এটা করে ফেলেছি স্যার মানে আমার Instagram account ID password name এগুলো সব ইমেল ফেসবুক আইডি এগুলো সব স্যার সব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই করবেন email name email date of birth mobile number password verify email এই নাম্বারগুলো আপনি এইগুলো এইভাবে আপনি একটা ইমেল করছেন সেই ইমেলটা দিবেন প্রথমে যে ইমেলটা করছেন ইমেলটা দিবেন তারপরে ইমেলটা করতে যে ব্যক্তিটার নাম দিয়েছেন সেই ব্যক্তিটার নাম দিবেন তারপরে তার জন্য যে ডেট অফ বার্থ দিয়েছেন সেই ডেট অফ বার্থ দিবেন তারপরে তার জন্য যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বার দিবেন তারপরে তার পাসওয়ার্ড যেটা দিয়েছেন পাসওয়ার্ড দিবেন তারপরে ভেরিফাই করার জন্য আরেকটা ইমেল অ্যাড্রেস দেওয়া লাগে সেই ইমেল অ্যাড্রেসটা আপনি দিয়েছেন এটা এখানে বসাই দিবেন ঠিক আছে তাইলে কি হইব আপনার একটা মানে কোনো সময় যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান বা কোনো সময় যদি আপনার ভেরিফাইয়ের প্রয়োজন হয় কোনো একটা প্রবলেম হইলে সাথে সাথে এখান থেকে আপনি ইনফরমেশনটা কালেক্ট করতে পারবেন কথা বুঝতে পারছেন আপনি যখন বেশি কাজ করবেন তখন তো কাজ ভুলবেন মানুষের কাজ যখন একসাথে একটা হাজ থাকলে সে আর কিছু ভুলে না কিন্তু একাধিক কাজ যদি করতে শুরু করে তাহলে ভুলে যায় এই ভুলে যাওয়ার থেকে বাঁচার জন্য এই একটা টেকনিক হচ্ছে গুগল শিটে রেডি হয়ে রাখা ওকে আচ্ছা তারপরে হচ্ছে দুই নম্বর হচ্ছে কি দুই নম্বর হচ্ছে দুই নম্বর হচ্ছে FB account three or five আপনার তিন থেকে পাঁচটা এফবি অ্যাকাউন্ট থাকা লাগবে ঠিক আছে আচ্ছা তারপর কিসের লিস্ট করতেছেন কোনটা এটা হচ্ছে আপনার একটা চ্যানেল মার্কেটিং করবেন কিভাবে আপনার ইউটিউব চ্যানেলটাকে মার্কেটিং করবেন একটা চ্যানেল কিভাবে আপনি গ্রো করবেন আপনি নিজে তো নিজে নিজের চ্যানেলকে আগে মার্কেটিং করে গ্রো করতে হবে অথবা আপনার কি করতে হবে একটা বায়ারের কাজ পাইছেন মনে করেন বায়ার পাইছেন আপনার সে বায়ার বলছে আপনি আমাকে এক হাজারটা সাবস্ক্রাইব এনে দিবেন আমি আপনাকে এক তিরিশ দিন সময় দিলাম কথা বুঝতে পারছেন এখন আপনি তিরিশ দিন সময়ের জন্য সময় দেওয়ার সময়ে এক হাজারটা সাবস্ক্রাইব আনার জন্য কি করতে হবে আপনি তখন মার্কেটিং করতে হইব ঠিক আছে যেটাকে বলা হয় ইউটিউব প্রমোশন কি বলা হয় এটাকে ইউটিউব প্রমোশন ইউটিউব হ্যাঁ এটাকে বলা হয় ইউটিউব প্রমোশন কথা বুঝতে পারছেন এখন আপনি ইউটিউব প্রমোশন করবেন এই প্রমোশনের জন্য সিস্টেম এটা বুঝতে পারছেন ইউটিউব প্রমোশন একটা হচ্ছে ফ্রি প্রমোশন আর একটা হচ্ছে পেইড প্রমোশন এটা YouTube promotion YouTube free promotion এটা হচ্ছে ফ্রি প্রমোশন এই ক্ষেত্রে যদি এই ফ্রি প্রমোশনে যদি আপনার ওই ইউটিউব সাবস্ক্রাইবার না হয় সে ক্ষেত্রে কি করা যাবে পেইড প্রমোশনের সিস্টেম আছে সেটা তো আমরা ক্লাসে দেই ভাই দেখাইমু পেইড প্রমোশনের ক্লাসটা আরেকটা আছে বুঝতে পারছেন এবং সেই ক্লাসটা আপনাদের ইউটিউবে দিব না আমি আপনাদের গ্রুপে পার্সোনালি দিয়ে দিব কথা বুঝতে পারছেন তো আমাদের আমাদের কি এই ফ্রি প্রমোশন দিয়ে আমরা বাইরের কাজ করব না এই আপনার পেইড প্রমোশন ফ্রি প্রমোশন দিয়ে প্রথমে ট্রাই করবেন আপনি যদি ফ্রি প্রমোশন দিয়ে আপনি ট্রাই করতে পারেন যদি মনে করেন দুইশোটাও সাবস্ক্রাইব নিয়ে আসতে পারেন তাহলে আপনার জন্য বেটার না আপনি এক হাজার সাবস্ক্রাইব কিনতে যে টাকার প্রয়োজন হচ্ছে সেই টাকাটা অ্যাটলিস্ট আপনার লাগতেছে না কথা বুঝতে পারছেন আচ্ছা। এই জন্য প্রথমে ফ্রিতে চেষ্টা করবো এবং ফ্রিতে পারা যায় আপনি যদি দুই তিন ঘন্টা করে প্রতিদিন সময় দেন এবং এইভাবে যদি আপনি দশ দিন সময় দিতে পারেন প্রতিদিন যদি আপনি দুই ঘন্টা করে দশ দিন সময় দেন I hope you will get one K subscribe কথা বুঝতে পারছেন আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে এই কাজটা করবেন এটা তো দেখিয়ে দিতে হবে আগে আপনি টেকনিকটা জানতে হবে কাজটা করার টেকনিক আছে সেই টেকনিকটা জেনে নিলে আপনার জন্য আর কোনো সমস্যা হবে না তাইলে আপনার জন্য প্রথম নম্বর কাজ হচ্ছে দশ থেকে বিশটা ইমেল ক্রিয়েট করা দুই নাম্বার কাজ হচ্ছে আপনার তিন থেকে পাঁচটা ফেসবুক অ্যাকাউন্ট থাকা তিন নাম্বার কাজ হচ্ছে এর ইউটিউব গ্রুপ আপনি কি করবেন ইউটিউব গ্রুপে অ্যাড হবেন এই যে ফেসবুকের তিন থেকে পাঁচটা অ্যাকাউন্ট থাকবে সেই তিন থেকে পাঁচটা অ্যাকাউন্ট দিয়ে আপনি গ্রুপে অ্যাড হবেন ঠিক আছে গ্রুপে কি কি গ্রুপে অ্যাড হবেন সেগুলো আমি আপনাদের দেখিয়ে দেব চার নাম্বার হচ্ছে চার নাম্বার হচ্ছে আপনি কি করবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনার লাগবে তিন থেকে পাঁচটা ওকে আপনি তিন থেকে পাঁচটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ঠিক আছে তারপরে হচ্ছে সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে সরি আপনি তিন থেকে পাঁচটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি ইনস্টাগ্রাম গ্রুপে অ্যাড হবেন তারপরে হচ্ছে অ্যাডস ইনস্টাগ্রাম গ্রুপ আপনি ইনস্টাগ্রামের গ্রুপগুলোতে কি করবেন অ্যাড হবেন এড ডাবল ডি দিয়ে তারপরে হচ্ছে আপনার একটা ইন অ্যাকাউন্ট লাগবে ইউটিউব comments facebook comments তারপরে সোশ্যাল মিডিয়া লিঙ্ক বিল্ডিং তারপরে হচ্ছে promote your channel friend and family okay আপনি দশটা টেকনিক ইউজ করতে পারলে আপনি একটা চ্যানেলকে 30 দিনের ভিতরে ওয়ানকে সাবস্ক্রাইবারের অন্তর্ভুক্ত করে নিয়ে আসতে পারেন এটা আমি শতভাগ বিশ্বাস করি এবং এটা পসিবল এবং এটা পসিবল বিষয়টা হচ্ছে আমি আগে কাজ শিখতে হবে কিভাবে কাজ করতে হয় আমি যদি কাজ না জানি কাজ না জানি না যদি সারাদিনই বলি সম্ভব কিচ্ছু হবে না আমি যদি কাজ জানি না বলি যে সম্ভব তাহলে ঠিকই আসলেই সম্ভব কথাটা বুঝতে পারছেন ওকে এখন মনে করেন আমাদের এক নাম্বার হচ্ছে দশ থেকে বিশটা ইমেল ক্রিয়েট করা আছে আমাদের তিন থেকে পাঁচটা ফেসবুক গ্রুপ আছে আমরা বিভিন্ন ফেসবুকের ইউটিউব গ্রুপে কিভাবে যুক্ত হইব এইটা দেখি এখন আচ্ছা ওকে আচ্ছা এক্সাম্পল স্বরূপ আমার এই অ্যাকাউন্টটা দিয়ে আমি অ্যাড হই মনে করেন এটা হচ্ছে আমার একটা temporary account okay temporary account দিয়ে এখন আমি আপনাদের দেখাচ্ছি এখন দেখেন আমি ইউটিউব গ্রুপ বা এখানে ইউটিউব সাবস্ক্রাইবার গ্রুপ এই যে ইউটিউব সাবস্ক্রাইবার এই গ্রুপটাতে আমরা যাইমো এখান থেকে বাম দিকে সার্চ দিমু গ্রুপ এখানে সার্চ দিলাম ইউটিউব সাবস্ক্রাইবার্স সার্চ দিলাম তারপরে এখানে লিখলাম গ্রুপ আচ্ছা গ্রুপে লেখা তারপরে নিচের দিকে আসলাম পাবলিক গ্রুপ আমাদের এই জায়গার মধ্যে কোনো লোকেশনের প্রয়োজন নাই আমাদের প্রয়োজনটা হচ্ছে আমাদের গ্রুপের প্রয়োজন যে গ্রুপটা হচ্ছে সাব একটা গ্রুপ আর সেটা পাবলিক লাগবে আমরা পাবলিক গ্রুপ ছাড়া জয়েন করব না আচ্ছা এখান থেকে আমরা দেখা দেখা একটা গ্রুপ তৈরি করবো এখন গ্রুপ যখন তৈরি করবো গ্রুপ তৈরি করার সময় আবার আমাদের কাজ আছে এখন আমাদের কাজ কি আমাদের কাজ কি হচ্ছে এই গ্রুপগুলোতে যখন জয়েন করবো তখন হচ্ছে আমরা আবার ড্রাইভে যাইব আমরা আবার ড্রাইভে যাইব ড্রাইভে গিয়া গুগল শিট তৈরি করবো আবার গুগল শিটে ওপেন করলাম এখন গুগল শিটে এই জায়গার মধ্যে লিখলাম YouTube promotion YouTube promotion Facebook group okay আমরা নাম দিলাম ইউটিউব প্রমোশন ফেসবুক গ্রুপ আমরা ইউটিউব প্রমোশনের জন্য ফেসবুকের গ্রুপগুলার নাম দিলাম এটা হচ্ছে আমাদের লাস্ট লিস্ট তালিকা আমরা যদি এখানে নাম না দিই তাহলে কিন্তু আমরা খুঁজেই পাইতাম না ওকে আচ্ছা এখানে লিখলাম গ্রুপ নেম তারপরে দিব গ্রুপলি গ্রুপ লোকেশন লোকেশনের প্রয়োজন নাই লোকেশন দেওয়ার প্রয়োজন নাই আমাদের দরকার নাই গ্রুপ নেম তারপরে দিলাম গ্রুপ মেম্বার তারপরে দিলাম আমরা গ্রুপ মেম্বার দেওয়ার পরে দিলাম গ্রুপ লিঙ্ক ওকে তারপরে দিব আমরা পোস্ট লিঙ্ক পোস্ট লিঙ্ক হচ্ছে যদি আমরা বায়ারের কাজ করি তাহলে লাগবে এই যে পোস্ট লিঙ্ক লাগবে তারপরে হচ্ছে কমেন্ট লিঙ্ক লাগবে ঠিক আছে তারপরে হচ্ছে আপনার স্ক্রিনশট স্ক্রিনশট লিঙ্ক লাগবে এইগুলা দেয়া লাগবে বুঝতে পারছেন এই যে বিষয়গুলা group name group member group link post link comment comment link তারপরে হচ্ছে স্ক্রিনশট লিঙ্ক এই অপশনগুলো আপনাকে কি করতে হবে যদি কোনো বায়ারের কাজ করেন তখন তাকে দিতে হইব যে এখন যদি আপনি পেইড প্রমোশন করেন কোনো বায়ারের পেইড কাজ করেন তাহলে এটা কিন্তু কখনোই বায়ারকে বলা যাবে না যে আপনার জন্য আমি ফেসবুকের এক ইউটিউবের সাবস্ক্রাইবগুলো কিনে নিয়ে আসছি অথবা ইউটিউবের ওয়াচ টাইমটা কিনে নিয়ে আসছি এই বিষয়টা কখনোই বলা যাবে না কারণ এই বিষয়টা যদি আপনি বায়ারকে বলেন তাহলে বায়ার বুঝবে যে আপনি পেইড প্রমোশন করে কাজ করছেন তার মানে হচ্ছে আপনি থার্ড পার্টি প্রমোশনের ব্যবস্থা নিছেন যেটা হচ্ছে ইউটিউব কি করে না অথরাইজ করে না ইউটিউব কিন্তু পেইড প্রমোশন চায় না ইউটিউব চায় ফ্রি প্রমোশনের মাধ্যমে আপনার কাজকে আপনি আপনার চ্যানেলকে বিল্ড আপ করেন কথা বুঝতে পারছেন এই জন্য পেইড প্রমোশনটা আপনার ইউটিউবের রিস্ক আছে মানে বায়াররা আপনার পেইড প্রমোশনটা নিতে চায় না আপনার ফ্রি প্রমোশনটাই নিতে চায় এখন কোনো বায়ার যদি জিজ্ঞেস করে আপনাকে যে আপনি আমাকে ফেসবুকের আপনি আমাকে যে ইউটিউবের ওয়ানকে সাবস্ক্রাইব দিবেন এটা কেমনে দিবেন তখন আপনি বলবেন যে দেখেন আমাদের প্রমোশনের কিছু সিস্টেম আছে আমরা তো এই বিষয়ে কিছু এক্সপার্ট আছি যে এক্সপার্টটা হচ্ছে আমার আমি এই যে প্রমোশন করতে পারি আমার বিভিন্ন ধরনের গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে আমি আমার কিছু মানুষ আছে ওই গ্রুপগুলোতে মানুষ আছে যারা হচ্ছে কি করে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার চ্যানেলটা আপনার চ্যানেলটা আমি গ্রো করে দিতে পারি অথবা চারজন এইভাবে তাকে কনভেন্স করার চেষ্টা করেন ওকে গ্রুপ নেম কি গ্রুপ নেম মনে করেন এইটা গ্রুপ নেম হচ্ছে ইউটিউব সাবস্ক্রাইবার্স ওকে আমি লিখলাম YouTube subscriber group name paid promotion দিয়া ওকে সাবস্ক্রাইব আনলে সেক্ষেত্রে পরে সমস্যা হয় না বাইরে সমস্যা হয় না পরে পেইড পেইড প্রমোশনে ইউটিউবের প্রবলেম হয় ইউটিউব পেইড প্রমোশনের মাধ্যমে সাবস্ক্রাইব বা ওয়াচ টাইম এটা ইউটিউব আপনার তার থিওরির মধ্যে নেয় না তো আচ্ছা, সেই ক্ষেত্রে বাইরের পরবর্তীতে আমরা দিলাম হয়তো দিন আমারকে দিলাম পরবর্তীতে পরবর্তীতে বাইরের সমস্যা হয় না না না সমস্যা হবে না এটা সমস্যা হবে না তো এটা আমি জানি কিন্তু কোন এক সময় প্রবলেম হতে পারে কোন এক সময় যদি আপনার আন্ডার রিভিউতে নিয়ে নেয় চ্যানেল তাহলে প্রবলেম আছে ওকে এটা আমি ওপেন করি গ্রুপটা group member ten K plus তাই না group member ten K plus আচ্ছা তারপরে হচ্ছে আমরা দেখলাম group member ten K plus group link এটা এটা হচ্ছে গ্রুপ লিঙ্ক এখন আমরা পোস্ট করব না কমেন্ট করব না স্ক্রিনশট নিব না এই জন্য এইগুলো আমাদের প্রয়োজন নাই আমরা এইগুলো যখন কাজ করবো তখন আমাদের এইগুলো এই তিনটা অপশন প্রয়োজন এখন আমাদের হচ্ছে লিঙ্ক বিল্ডিং করা মানে হচ্ছে আমাদের আমরা যে কাজ করব কোথায় কাজ করব সেই কাজগুলোকে আগে রেডি করা ওকে <clears throat> এখন আমরা এই গ্রুপে জয়েন করলাম এখন এই গ্রুপে জয়েন করার পরে এখন আমাদের কিছু কাজ আছে এখন কি কাজ এখন কাজ হচ্ছে দেখেন এখানে একটা কাজ হচ্ছে যে এই যে ভদ্রলোক দেখেন একটা কি দিছে মেসেজ দিছে এখন মেসেজ দিছে message me inbox I need I send you 2k subscribe real account subscription and watch active promotion non drop hundred percent sure আচ্ছা এখন দেখেন আপনাকে সে বলতেছে আপনি আমাকে মেসেজ করুন আমি আপনাকে টু কে সাবস্ক্রাইব দিতে পারবো নন ড্রপ ওকে এখন দেখেন অনেকেই মানে অনেকেই তাকে কি করেছে পোস্ট করেছে অনেকেই দেখেন অনেক ধরনের কাজ করছে I need one K subscriber for YouTube for subscriber আচ্ছা এই যে দেখেন এই যে ভদ্রলোকটা কি করেছে তার ইউটিউব চ্যানেলটার লিঙ্ক এখানে শেয়ার করছে ওকে <coughs> আপনি কি করতে পারবেন এই যে চ্যানেলটাতে সে আমি ঢুকলাম দেখেন এখন ওই যে চ্যানেলটা আমি এই যে পোস্ট করে চ্যানেলটা লিঙ্ক শেয়ার করছে ওই লিঙ্কটা শেয়ার করার কারণে আমি কি করছি তার চ্যানেলে ঢুকছি এখন আমি তার চ্যানেলে যদিও সাবস্ক্রাইব নাও করি তাহলে কি হইলো একজন ভিজিটর তার চ্যানেলে বাড়ল ওকে তার চ্যানেলে কি হইলো একজন ভিজিটর বাড়লো যদি আমি তার চ্যানেলে সাবস্ক্রাইব করি তাহলে কি করতে পারে তার একটা সাবস্ক্রাইব বাড়লো আচ্ছা ঠিক আছে আমি সাবস্ক্রাইবও করব না তাকে কি করব না তার ওয়াচও দিব না কিচ্ছু দিব না আমার কিচ্ছুর প্রয়োজন নাই কিন্তু তার সাথে আমি কি করতে পারি তাকে একটা কমেন্ট একটা লাইক দিলাম লাইক দেওয়ার পরে আমি তাকে বললাম আমি তাকে বললাম are you want subs subs আচ্ছা আপনি কি সাব ভার্সেস সাব চাচ্ছেন তাকে দিলাম এখন যদি সে বলে ইয়েস সাবভার্সে সাব দিতে সে আগ্রহী প্রকাশ করে তাহলে সে আপনি তার সাথে ইনবক্সে যোগাযোগ করবেন আচ্ছা এখন সাবভার্সের সাবটা কি সাবভার্সের সাবটা কি এই বিষয়টা আমরা বুঝি সাবভার্সের সাব হচ্ছে যে এই যে বলছিলাম আপনার কিসের প্রয়োজন দশটা ইমেইলের প্রয়োজন এই যে আপনার দশটা ইমেইলের কাজের এখন কি হচ্ছে কাজ চলে আসতেছে এখন আপনার দশটা ইমেইল আছে এখন এই দশটা ইমেইলের দশটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এখন আপনি তাকে কি করতে পারবেন আপনার কাছে দশটা মনে করেন ইমেইল আছে আপনি তাকে দশটা সাবস্ক্রাইব দিতে পারবেন এখন তাকে বললেন দেখেন আমি আপনাকে দশটা সাবস্ক্রাইব দিতে পারবো এবং অল নোটিফিকেশন দিতে পারবো আমি আপনাকে একটা দশটা কমেন্ট দিতে পারবো আমি আপনাকে দশটা লাইক দিতে পারবো দেখবেন একটা বিষয় হচ্ছে যদি শুধু সাবস্ক্রাইব দেওয়া হয় তাহলে সাবস্ক্রাইবটা নন ড্রপ হয়ে যাব কিন্তু যদি সাবস্ক্রাইব দিয়ে আর দেওয়ার পরে যদি কেউ অল নোটিফিকেশন দেয় তারপরে যদি সে একটা কমেন্ট করে তারপরে যদি সে একটা লাইক করে তাহলে তার সাবস্ক্রাইবটা কী হবে না ড্রপ হবে না কখনোই ড্রপ হবে না এবং কিছু সময় যদি ওই যে এই কাজগুলো করতে গিয়ে একটা লাইক দিতে গিয়ে একটা কমেন্ট দিতে গিয়ে একটা সাবস্ক্রাইব দিতে গিয়ে যে কোনো একটা ভিডিও দশ পনেরো তিরিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড পর্যন্ত বা এক মিনিট পর্যন্ত ওয়াচ টাইম হয়ে যাব এই পর্যন্ত যদি একটা ভিডিও ওয়াচ হইল ভিডিওর পরে আপনার চ্যানেলের মধ্যে এক ভিজিটর বাড়লো তারপরে একটা একজন মানুষ যদি আপনার চ্যানেলে লাইক দেয় কমেন্ট দেয় গুড কমেন্টস দেয় তাহলে আপনার ভিডিওগুলো কি করবে র্যাঙ্ক করবে এটা হচ্ছে একটা টেকনিক এটা হচ্ছে কি সাব ভার্সেস সাবের মাধ্যমে এই হচ্ছে একটা টেকনিক আরেকটা টেকনিক হচ্ছে কি আপনি এখান থেকে পোস্ট করতে পারবেন কি পোস্ট করবেন এখান থেকে একটা পোস্ট রেডি করবেন আগে রেডি করবেন সেই পোস্টটা আমি রেডি করি আচ্ছা ওকে ক্যানভা ওপেন করে পোস্ট রেডি করি বিএস কথাটা বুঝলাম না বিএস বিএস মানে ভার্সেস অর্থাৎ বদলা যেটারে বলে আপনি আমাকে দিবেন আমি আপনাকে দিব অর্থাৎ give and take give and take হ্যাঁ এক্সচেঞ্জ এক্সচেঞ্জ এক্সচেঞ্জ হ্যাঁ এক্সচেঞ্জ ওকে এখন একটা পোস্ট করবো আচ্ছা দেখ এগুলো এখান থেকে আসতেছে না আমার ওখান থেকে ডাউনলোড থেকে লিঙ্কেরই একটা পোস্ট যে কোনো একটা পোস্ট আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম মামুন ভাই কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি স্যার আপনাকে একটু ইনবক্স করছিলাম স্যার ইনবক্স আচ্ছা একটা বাইরে স্যার নক দিছিল ও সরি আচ্ছা কিসে মানে ফাইবারে না স্যার এটা আপনার ইনস্টাগ্রামে কথা বলতেছি আর কি আচ্ছা তো এখন কি সে বলতেছে আপনি তো আপনাকে চিনি না আমি তো আপনাকে বিশ্বাস করতে পারি না আচ্ছা আমি আপনাকে কিভাবে বিশ্বাস করতে পারি আচ্ছা। এবং তারা বলছে যে আমি এই কাজগুলি করি আমার এই বিষয়ে অভিজ্ঞতা আছে পরে আপনার এই তাকে মানে বলছি কি কি গুলো দিতে পারবো তখন সে বলছে যে আমি ইন্টারেস্ট বাট আপনাকে আমি চিনি না আপনাকে আমি বিশ্বাস করতে পারি না তো আচ্ছা। আপনাকে আমি কিভাবে বিশ্বাস করতে পারি এরকম আর তারপরে তাইলে তখন তারে স্যার একটা মেসেজ পাঠাইছি স্যার মেসেজটা পাঠানোর পরে যে বাইরের যে অর্ডার কমপ্লিট করছিলাম স্যার একটা কাজের এটা একটা আপনার স্ক্রিনশট দিছি তারে আচ্ছা। আর স্যার বলছি যদি সে আরো বিস্তারিত জানতে স্যার গুগল মিটে আসার জন্য আচ্ছা আচ্ছা ওই তারে ওইভাবেই বলবেন যে কোনো মুহূর্তেই যখন বায়ার বলবে আমি আপনাকে চিনি না আমি আপনাকে বুঝতে পারতেছি না আমি আপনাকে বিশ্বাস করতে পারি তখন আপনাকে সাথে সাথেই বলবেন দেখেন আপনাদের সাথে আসুন আপনার সাথে একটা মিটিং করি যেখানে আমি থাকবো আমার টিম লিডার থাকবেন আমার বস থাকবেন এই বিষয়গুলো বইলে দিবেন তাহলে কী সাথে আপনারা সবাই শুনতেছেন তাহলে কি দেখেন সাথে সাথে ওই বায়ার অনেকটা এক্সপায়ারেশন হইব তাইলে মনে হয় কাজটা কেমন হয়েছে আর মানুষ ফেস টু ফেস আসার পরে দেখেন অনেক কিছু বিশ্বাস করে ফেলে ঠিক আছে hi ji sir I am a professional digital marketer this is a digital marketing related content sorry this is uh, digital marketing related channel if you want learn and if you want learn please click the link okay অথবা আপনি যে রিলেটেড দিতে চান তাহলে সেই রিলেটেডই কি করতে পারেন আপনি অ্যাডভার্টাইজটা এই রিলেটেড দিবেন তারপরে কি করলাম আমি আমার চ্যানেলের লিঙ্কটা নিয়ে আসি আচ্ছা চ্যানেলের লিঙ্কটা এইভাবে আমি দিব না সরাসরি আমার চ্যানেলের লিঙ্ক কখনোই শেয়ার করব না এটা আপনারা সবাই খেয়াল রাখবেন কখনোই যেন আমরা সরাসরি লিঙ্কটা শেয়ার না করি কারণ যদি আমরা সরাসরি চ্যানেলের লিঙ্কটা শেয়ার করি তাহলে প্রবলেমটা কী হইব প্রবলেমটা হইব যে আপনার এই লিঙ্কটাকে যদি সে স্পামিং করে বা কোনো যদি মানে খারাপ চোখ মানুষের চোখের সামনে পড়ে যান আপনি তাহলে অনেক সময় কি করব ওই ভদ্রলোক আপনার চ্যানেলটাকে ওই আপনার লিঙ্কটাকে সে স্পামিং করতে পারে তখন আপনার লিঙ্কটা মানে ডিজেবল হয়ে যেতে পারে বা আপনার চ্যানেলটাও ডিজেবল হয়ে যেতে পারে কিন্তু আপনি যদি এখান থেকে এই লিঙ্ক থেকে আবার লিঙ্ক ক্রিয়েট করে ফেলেন বা লিঙ্কটা শর্ট করে নেন তাহলে আর কোনো প্রবলেম হবে না ঠিক আছে এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন বিষয়টা মাথায় রাখবেন কারণ এই পৃথিবীতে খারাপ মানুষের অভাব নাই চতুর্দিকে খারাপ মানুষের ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সো দ্যাট আমাদের কিছু এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে আমাদের এখানে বিশেষ চুকের নজর রাখতে হইব তবে হ্যাঁ একটা সময় আসবে আপনি আপনার চ্যানেলকে আর কি করতে হবে না সামনে নিয়ে যাওয়া লাগবে না অর্থাৎ এইভাবে আর মার্কেটিং করা লাগবে না ওকে আমি এখানে এই চ্যানেলটার যে চ্যানেলের লিঙ্কটা নিছি সেই আমার চ্যানেলের লিঙ্কটা নিছি সেই লিঙ্কটা এখান থেকে আমি কী করি শর্ট করে ইউআরএল শর্ট না এখন কীভাবে ইউআরএল শর্ট করতে হয় সেই বিষয়টা এখন আপনি দেখিয়ে দিচ্ছি তারপরেও যদি আপনারা না বুঝেন তাহলে আমার চ্যানেলে ইউআরএল শর্টের নামে একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা আপনারা দেখা চ্যানেলে ইউআরএলটা শর্ট করে দেবেন এখানে ইউআরএলটা পেস্ট দিলাম শর্ট নারে ক্লিক করলাম দেখেন এখানে একটা শর্ট ইউআরএল চলে আসছে ইউআরএল মানে হচ্ছে লিঙ্ক লিঙ্কটা চলে আসছে সেই লিঙ্কটা আমি কপি করে দিলাম এখন আমি কোথাও যদি দেই তাহলে এই লিঙ্কটাই আমি দেব ওকে এই লিঙ্কটাই আমি দেব ওকে তাহলে এই জায়গার মধ্যে যাই এখানে আমি এন্টার দিয়া আমি কন্ট্রোল ভি দিয়া লিঙ্কটা দিয়ে দিলাম এটা হচ্ছে আমার চ্যানেল লিংক ওকে তো এই শর্টনাটা কতক্ষণ মেয়াদ থাকবে এই মানে কতদিন এটা ই থাকবে না না কতদিন না এটা এইটাই এইটাই যে পুশ দিছি এই পুশতে কন্টিনিউয়াসলি থাকবে আচ্ছা এখন দেখি আমার পাবলিক আছে পুশটা এটা দেখবেন এইটা নতুন কি আছে দিবেন এই যে পুশটা পাবলিক আছে কিনা এটা আপনারা দেখবেন তারপরে হচ্ছে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আপনারা অবশ্যই পোস্টটা দিবেন না বেনামে পোস্ট করুন এটা আমাদের প্রয়োজন নেই আমরা নামে পোস্ট করব ওকে বেনামে এটা এটা জন করে দেন তাহলে বেনামে পোস্ট হয়ে যাব আমাদের বেনামের প্রয়োজন নাই পোস্টটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই কিসের মাধ্যমে আপনার প্রফেশনালভাবে যাতে মনে হয় যে এটা প্রফেশনাল পোস্ট যদি আপনার প্রফেশনাল পোস্ট না হয় তাহলে মানুষ কি করবে না অর্থাৎ যিনি অ্যাডমিন আছে তিনি পোস্টটা অ্যাপ্রুভ করবে না ওকে আমরা আরও কিছু দেখি এখান থেকে আর কিছু অ্যাড করা যাচ্ছে না প্রয়োজন নাই তারপরে আমরা কি করে দিলাম পোস্ট করে দিলাম আচ্ছা এখন পোস্টটা করে দিছি এখন অ্যাডমিন যদি সরাসরি কিছু কিছু পোস্ট আপনার গ্রুপ আছে যে গ্রুপগুলোতে অ্যাডমিন এই যে অটোমেটিকলি এটা কি হয়ে গেছে আপনার বুঝলাম না এখানে লিঙ্কটা কেমন কেন এলো what is this edit oh sorry edit when I cannot আচ্ছা গ্রুপে সরাসরি কি হয়ে গেছে আপনার পুস্টটা শেয়ার হয়ে গেছে এখানে অ্যাডমিনের কোনো দিও নাই অ্যাপ্রুভ করা লাগছে না সে পুস্টটা শেয়ার করতে পারছে এখন এখানে যেহেতু আমার লিঙ্কটা কি একটা মিস্টেক হওয়ার কারণে এখানে সরাসরি লিঙ্ক হয় নাই লিঙ্ক হওয়ার কথা ছিল কিন্তু কেন হয় না এটা আমি বুঝতেছি না আচ্ছা আরেকবার পুস্টটা দিয়ে দেখি কেন হয়নি এখানে আমার কোনো মিস্টেক আছে কি না সেটাও দেখে নেব এটা তো নাই তারপরে সেই লেখাগুলা দিলাম আচ্ছা তারপরে হচ্ছে পোস্ট যদি দেই তাহলে দিস ইজ এ ইউটিউব না sorry digital marketing related channel I drop here content every day with digital marketing related video if you want to learn digital marketing you will visit the channel thank you যখন আমরা বানানগুলা শুদ্ধ করে নেই বাইরের চ্যানেল যখন আমরা এই পোস্ট করব তখন কি কন্টেন্ট উনি দিয়ে দিবে কন্টেন্ট তো আপনি দেখ আপনার চ্যানেল যখন আপনাকে দিবে তখন হ্যাঁ। তখন আপনাকে কি করবেন আপনি তার চ্যানেল তো ভিজিট করবেন ভিজিট করে আপনি বুঝবেন যে এই চ্যানেলটা আসলে কোন রিলেটেড চ্যানেল এটা আপনি বুঝতে হইব ঠিক আছে এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে কন্টেন্ট নিজেকে তৈরি করতে হবে না না কন্টেন্ট এই এই এই এই যে অপশনটা এই অপশনটা অবশ্যই নিজেকে তৈরি করতে হইব এইটা তো চ্যানেল ওনার চ্যানেল চ্যানেল দেখে আইডিয়া নিতে হবে আপনি চ্যানেল দেখে আইডিয়া নিতে হবে কথা বুঝতে পারছেন ওকে এখানে লিখতে পারে এই যে একটা হেডিং দেওয়ার জন্য বলছে না হেডলাইনটা হচ্ছে জি দিস ইজ আ ইউটিউব না sorry this is a digital marketing video sorry এটা এখানে কি দেওয়া যায় যেটা অপেক্ষা করেন করি the channel if you want to learn digital marketing এটা হচ্ছে হেডলাইন ওই যে আসলে আগে হেডলাইনের মধ্যে আমার ইউআরএলটা দিয়ে দেওয়ার কারণে এই প্রবলেমটা হয়েছে আচ্ছা visit the channel if you want to learn digital marketing okay আচ্ছা তারপরে হচ্ছে পুস্টটা দিয়ে দিলাম ওকে পাবলিকেশন সব কিছু আছে পুস্টটা দিয়ে দিলাম আচ্ছা এখন আমার এই পুস্টটা দেওয়ার কারণে এখন দেখেন বায়ারের কাজ যা করছি এই বায়ারের কাজ আপনি যদি পেইডের মাধ্যমেও দেন পেইডটা হচ্ছে তো সুরাই পথ বুঝতে পারছেন পেইডটা হচ্ছে সুরাই পথ এখন আপনি মনে করেন সুরাই আপনি কি করছেন তাকে সাবস্ক্রাইব দিয়ে দিছেন কিন্তু তাকে তো দেখাই তুইব তাকে তো একটা কাজ দেখাই দেবো যে দেখেন এই যে দেখেন এই গ্রুপে আমি পোস্ট করছি এই যে দেখেন এই পোস্টটা হচ্ছে আমার এবং এই পোস্টটা আমি করছি এই পোস্টটা আমি করার কারণে এখন আমি কি করতেছি এখন আমি ওখান থেকে আপনার জন্য সাবস্ক্রাইব নিয়ে এসেছে মানে আপনি দেখতে পারেন বিষয়টা বুঝতে পারছেন এইটা হচ্ছে একটা ওয়ে দুই নম্বর ওয়ে আমি বুঝাইছিলাম তারপরে হচ্ছে আমি মনে করেন ওই গ্রুপের মধ্যে যুক্ত হয়েছে আচ্ছা এই গ্রুপের মধ্যে আমি যখন যুক্ত হয়েছি তখন এই গ্রুপেও আমি কিছু কি করব কাজ করব এখান থেকে দেখি আমার পোস্টটা কী হয়েছে সরি এখান থেকে সাবস্ক্রাইবার হলো কিনা দেখার উপায় নাই না এগুলা দেখার উপায় নাই আমি যে কাজ করছি সেটা দেখা দেখতে পারবো হুম আমি যে কাজ করছি সেই কাজ কইরা তো তাকে স্ক্রিনশটটা দিলাম গ্রুপের লিঙ্কটা দিয়ে দিলাম তখন সে কি করতে পারবে অটোমেটিকলি বুঝতে পারবে যে আমাদের স্টুডেন্ট একজন আজকে কাজ পাইছে দেখছেন তাহলে এইভাবে আমরা কি করব বিভিন্ন গ্রুপে অ্যাড করব নিজেকে অ্যাড করব নিজেকে অ্যাড করে এগুলাতে পোস্ট দিব পোস্টগুলো অ্যাপ্রুভ করব তারপরে সেই পোস্ট দিয়ে আমাদের কাজ শেষ না আমরা এই মানুষগুলোর সাথে গিয়ে এই যে বিভিন্ন মানুষে তাদের এই যে এখানে একটা কি করছে সে তার চ্যানেলটার ভিডিও একটা লিঙ্ক শেয়ার করছে এই ভিডিওটার লিঙ্ক শেয়ার করছে এই জায়গার মধ্যে আমি এই জায়গার মধ্যে গিয়ে আমি আমার চ্যানেলটার এখানে একটা কমেন্ট দিতে পারি একটা কমেন্ট দিতে পারি কমেন্ট দিয়ে দিলাম ওকে এখন আমার কমেন্টটা হয়ে গেছে এই সে যদি চায় এই লিঙ্কের মাধ্যমে এই জায়গাতে এড করতে পারবে আচ্ছা তার মধ্যে হচ্ছে এই যে দেখেন এখানে আমার চ্যানেলটা চলে আসছে সে যদি কেউ যদি এখান থেকে ভিজিট করে বা দেখে অনেক মানুষ আছে কি জানেন আমার জন্য তো এটা বেটার কারণ অনেক এখানেও বেশিরভাগ ক্ষেত্রেই ফ্রিল্যান্সার তাহলে কি আছে দেখি আচ্ছা এখন আরেকটা ভিডিও হচ্ছে আরেকটা ভিডিও আমি এখান থেকে দিতে পারি সেই ভিডিও লিঙ্কটা এখানে দিয়ে দিলাম যদি দেই তাহলে আমার জন্য বেস্ট একটা অপরচুনিটি হয়ে যেতে পারে আমি একটা মার্কেটিং করে নিই প্রথম প্রথম আমি কিছুটা মার্কেটিং করছি কিছুটা কি প্রথম মার্কেটিং করে আমি সম্ভবত একটা সময় কিছু ভালো মার্কেটিং করছিলাম পরবর্তীতে যখন আমি ওই ক্লাস শুরু করে দিলাম তখন আর মূলত মার্কেটিংটা আমি কারণ মার্কেটিং করতে গেলে অন্য কাজ করতে পারি না ঠিক আছে তো আর বায়ারের কাজ তো এইভাবেই করি আমি মার্কেটিং করে এইভাবেই করি বায়ারে যে কাজগুলা দেয় এইভাবেই আমি মার্কেটিং করে করে কাজগুলা তাদের নিয়ে আসে অনেক সময় দেখা যায় বিশ দিন এইভাবে করলাম বিশ দিন করে দেখা গেল ছয়শো সাতশো সাবস্ক্রাইবার নিয়ে আসলাম ঠিক আছে ওই ছয়শো সাতশো সাবস্ক্রাইবারের মধ্যে দেখিয়া এখন রইল কয়টা ছয়শো সাতশো সাবস্ক্রাইবার পরে রইল মনে করেন তিনশো রয়েছে তিনশো সাবস্ক্রাইবার আর কয়টা কইব তিনশো সাবস্ক্রাইবার হয়তো দশ ডলারের ভিতরে দিয়ে দিতে পারে আমি কি বিষয়টা বুঝতে পারছেন হ্যাঁ সমান ডলারে পাওয়া যায় না ডলার বা ডলার ডলার এরকম খরচ হয় কিন্তু আপনি যদি সাবস্ক্রাইব নিয়ে আসতে চান এক সাবস্ক্রাইব অর্থাৎ টোটাল যদি সাবস্ক্রাইব নিয়ে আসতে চান নন ড্রপ যেগুলো ড্রপ হবে না এরকম সাবস্ক্রাইব নিয়ে আসতে চান তাহলে দেখা যাবে আপনার চল্লিশ ডলার পাঁচচল্লিশ ডলার পঞ্চাশ ডলার পঞ্চান্ন ডলার ষাট ডলার পর্যন্ত খরচ হয়ে যেতে পারে কখনো কখনো হয় কারণ সবসময় সব ওয়েবসাইটের সার্ভিস অ্যাভেলেবেল থাকে না মাঝে মধ্যে কিছু ওয়েবসাইটের সার্ভিস কি হয়ে যায় আপনার বন্ধ থাকে তখন দামি একটু কম দামি ওয়েবসাইটগুলোর সার্ভিস বন্ধ থাকে তখন আপনাকে সার্ভিস দিতে হইলে একটু দামি ওয়েবসাইট থেকে দিতে হইব দামি ওয়েবসাইট থেকে দিতে গেলেই তো আপনার খরচটাই তো বেশি চলে আসবে তখন বাইরের কাছ থেকে এই টাকাটা ভিয়ে নিতে হবে হ্যাঁ না বেশি তো আপনি আপনি একবার বাইরের কাছ থেকে টাকা নেওয়ার পরে আপনি কি আর বলতে পারবেন যে আপনি না না জব্দ করা যাবে না কিন্তু এটা হিসাব করে হিসাব করে নিতে হবে যে হিসাব করে নিতে হবে কিন্তু বায়ার আপনাকে দেখবেন 1k সাবস্ক্রাইবারের জন্য 50 ডলারের বেশি দিচ্ছে না এখন আপনি আচ্ছা। কাজ নেবেন না নেবেন না কি করবেন তাহলে কাজটা তো নিয়ে আপাতত প্রয়োজন হয়তো আপনার হাতে কাজ নাই একটা কাজ এট লিস্ট আমি নেই আসলে নিতে হবে হুম হুম তো আচ্ছা, আরেকটা বিষয় যে আমরা সাবস্ক্রাইবার পাবো কোথায় মানে সাবস্ক্রাইবার দেখার বিষয় কোথায় আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার ওই যে আপনি বাইরে যে কাজ করতেছি যে সাবস্ক্রাইবার আমাকে দিব না সেই সাবস্ক্রাইবারটা পাবো কোথায় মানে 1000 যে সাবস্ক্রাইবার ওইটা কোথায় দেখা যাবে বাইরে জন্য তো আমি কাজ করতেছি 1000 সাবস্ক্রাইবার বানানো যাবে সেই সাবস্ক্রাইবারও দেখতেছি না সেটা কোথায় আমি মার্কেটিং করলেন সেখানে সাবস্ক্রাইবার দেখলাম না বা দেখা যাচ্ছে না না না তো সাবস্ক্রাইবার তো আপনারা এখান থেকে আর মানুষকে ডুইকা সাবস্ক্রাইব করব বিষয়টা বুঝতে পারছেন না স্যার আমি আরও আছে দাঁড়ান আরও প্রমোশনের ক্লাস আছে সেগুলো আমি আপনাকে দেখাচ্ছি সেটা আচ্ছা। বুঝতে পারবেন ওকে একটা পুশ দিয়ে দেই অটোমেটিকলি অ্যাপ্রুভ দিয়ে দিছে আচ্ছা কিন্তু ফেসবুকে আমি অনেক পোস্ট করি নাই না এরকম তাড়াতাড়ি নেয় না কিছু আপনার গ্রুপ আছে এগুলাতে অটোমেটিকলি নিয়ে নেয় আবার মাঝে মধ্যে আছে ওগুলা পরবর্তী রিমুভও করে দেয় এটা হ্যাঁ, কোনো সঙ্গে সঙ্গে সঙ্গে সঙ্গে সঙ্গে আচ্ছা সব গ্রুপে আপনি এইভাবে সরাসরি কি করতে পারবেন না পোস্ট করতে পারবেন না আচ্ছা এই যে এই আপনি জয়েন হবেন এই গ্রুপগুলাতে জয়েন হওয়ার জন্য আপনার আমি ষোলো তারিখের পর থেকে আপনাদের মার্কেটিং করাইব মানে কিভাবে বায়ার খুঁজবেন সেই মার্কেটিং করাইব তখন আপনার এই গ্রুপগুলা অত্যন্ত জরুরি কথাটা বুঝতে মানে পারছেন ইউটিউবে ইউটিউব মার্কেটিং করার জন্য কিভাবে বায়ার খুঁজবো সেটা সেটা হ্যাঁ, হ্যাঁ। দেখাবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, এখন আমরা আরেক আরো গ্রুপ দেখমু সাব বিএস সাবস ওকে এই যে দেখেন সাব ফর সাব পারমানেন্টলি তারপরে sub for sub group sub এই সব প্রত্যেকটা গ্রুপে আমরা কি করব জয়েন করব প্রত্যেকটা গ্রুপে জয়েন করে আগের গ্রুপগুলোর মতো আগেরগুলো আমি ডিলেট দিয়ে দেই এতগুলা বার একসাথে এখন আমার নেটওয়ার্ক লোডিং জারতো না সেইভাবে গ্রুপগুলোতে জয়েন করলাম গ্রুপগুলার গ্রুপ এই গ্রুপটার নাম কি এটা এখান থেকে কপি করেই নিয়ে নেই এতটুকু তো হবে না এইগুলো চলে আসে কেন এরকম কতগুলা গ্রুপে জয়েন করতে হবে আনলিমিটেড মিনিমাম একশোটা যেমন সাবস্ক্রাইবার ইউটিউব সাবস্ক্রাইবার গ্রুপ এটাতে একশোটা না সব মিলে 100 সব মিলাইয়া ওই না না ওই জাস্ট ইউটিউব সাবস্ক্রাইব ইউটিউবের গ্রুপ ইউটিউবের বিভিন্ন ধরনের গ্রুপ হ্যাঁ। আমি কিওয়ার্ডগুলো বলে দিচ্ছি আপনাদের কি কোন কোন কিওয়ার্ড আচ্ছা, আচ্ছা। দিয়ে আপনি সার্চ করবেন কিওয়ার্ডগুলো আমি গ্রুপে দিয়ে দিব বুঝতে পারছেন সাবস্ক্রাইবার 100 সাপোর্ট পর সাব 100 এরকম মনে করছিলাম না না না আমি আপনাদের কোন কোন কিওয়ার্ড দিয়ে আপনারা সার্চ করবেন কিওয়ার্ডগুলো আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব 167.4k সবগুলা পাবলিকলি বলা যায় না বুঝতে পারছেন স্যার সবগুলা পাবলিক এটা তো পাবলিক এটা তো ভাই দিয়ে দিবেন এই মেসেঞ্জারে কিওয়ার্ডগুলো আজকে রাত্রি আপনাদের মেসেঞ্জারে দিয়ে দিব সেখান থেকে আপনারা কিওয়ার্ড দেখে দেখে আপনারা কি করবেন এগুলো আমরা খুঁজে বের করব হ্যাঁ, হ্যাঁ খুঁজে বের করব আচ্ছা ওকে তাহলে আমরা কি করলাম সাব পারসে সাব গ্রুপে জয়েন করলাম জয়েন কইরা আমরা এখন নিচের দিকে আসি এই যে দেখেন এই যে দেখেন 10 ভার্সেস 10 টেন বি টেন মানে হচ্ছে তার কাছে দশটা ইমেল আছে এবং দশটা চ্যানেল আছে সে আপনি যদি তাকে দশটা সাবস্ক্রাইব দিতে পারেন তাহলে সে আপনাকে দশটা সাবস্ক্রাইব ব্যাক দিতে পারবে অর্থাৎ গিভ অ্যান্ড টেকেন আচ্ছা এখন আসেন ওই যে এখানে মানুষের কমেন্ট করছে কমেন্টগুলো আমরা দেখি কত মানুষের তিয়াত্তরটা কমেন্ট হয়েছে দেখেন এই যে ওই ভদ্রলোক বলছে তুমি দশ পার্সেন্ট দশ দিতে পারো আমি তোমাকে তেরোটার মধ্যে তেরো দিতে পারবো তুমি যদি আমাকে তেরো দিতে পারো আমি তোমাকে তেরো দিতে পারবো অর্থাৎ সে মানুষ এই জায়গার মধ্যে প্রচুর মানুষ আছে এভাবে সাবস্ক্রাইব তেরোটা চ্যানেল আছে এই যে দেখেন প্রত্যেকেই কি করছে অনেক মানুষে দেখেন তার চ্যানেলের ভিডিওগুলো এখানে শেয়ার করছে তারপর অনেকে বলছে ফোর ভার্সেস ফোর আচ্ছা এনায়ন অনেকেই কমেন্টস করে আবার অনেকে কি করে এইভাবে কমেন্টস না করে সরাসরি তার এই লিঙ্কে গেল এখানে গেল গিয়ে তাকে একটা মেসেজ দিবে কি মেসেজ দিবে আমি মনে করেন দশটা দিতে পারবো টেন ভি টেন তাকে একটা মেসেজ দিলাম ওকে মেসেজ দেওয়ার পরে আমি তাকে বললাম প্লিজ চেক ইউর ইনবক্স এখানে জাস্ট বললাম প্লিজ চেক ইউর ইনবক্স সেই ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নাই যে ইমেল গুলো আমেরিকা হইতে হবে রাশিয়া না না না না না না না এগুলা কোনো বাধ্যবাধকতা নাই কিন্তু যদি আপনাকে লোকেশন বাইজ দেয় তাহলে কাজটা একটু জটিল আছে কথা বুঝতে পারছেন তখন এইভাবে সাববার সেটারও আলাদা একটা টেকনিক আছে সেগুলো আলাদা ক্লাস ওকে স্যার আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে ওই ওই বদল কি ঠিক আছে কথা শুনতে পাইনি মাঝখানে 5 সেকেন্ড মানে বন্ধ ছিল আর আচ্ছা বুঝতে পারছি সমস্যা নাই বিষয়টা হচ্ছে কি আপনার এখানে কোনো লোকেশন ওয়াইজ কোনো ইমেল কোনো বিষয় না বিষয়টা হচ্ছে আপনার সাবস্ক্রাইব দরকার দশটা আমি আপনাকে দিব দশটা আপনি আমাকে ব্যাক দিবেন দশটা কথা হচ্ছে গিভ অ্যান্ড টেক কথাটা বুঝতে পারছেন এখন দেখেন আমি মনে করেন বাইরের কাছ থেকে একশো এক ওয়ানকে সাবস্ক্রাইব পাইলাম তাহলে যদি এইভাবে দশটা সাবস্ক্রাইব দেওয়ার মতো যদি মানুষ আমি খুঁজে বাইর করতে পারি একশো জন মানুষ আমার দরকার রাইট এই একশো জন মানুষ খুঁজে বাইর করতে হলে আমি প্রতিদিন যদি টার্গেট করে আমি পাঁচজন করে মানুষ বাইর করবো তাইলে আমার বিশ দিনের দরকার আমার যদি প্রতিদিন টার্গেট করে আমি বিশ জন দশজন মানুষ বাইর করবো তাইলে আমার দশ দিন সময় দরকার ঠিক আছে স্যার তাহলে এখানে কাজটা কিভাবে করবেন সেটা আপনার মেন্টালিটি কত সময় নেবেন সেটা আপনার কাজ এখানে যদি সাথে সাথে ওই মেম্বারটাকে অ্যাক্টিভ পেয়ে যান তাহলে অ্যাক্টিভ মেম্বার খুঁজে পাওয়া একটু জটিল যদি এইভাবে অ্যাক্টিভ মেম্বার আপনি সাথে সাথে পেয়ে যান তাহলে ওই মেম্বারটার সাথে কাজ করতে আপনার সর্বোচ্চ দশ মিনিট সময় লাগবে সর্বোচ্চ দশ মিনিট সময় লাগব কিন্তু এই কাজটা আপনি করে নিতে পারবেন কাজ করার টেকনিক কি তার সাথে যখন কথা বলবেন তখন তাকে বলবেন অবশ্যই তুমি আমাকে কি করতে হইব প্রত্যেকটা সাবস্ক্রাইবের সাথে সাথে আমাকে লাইক দিতে হবে তারপরে অল নোটিফিকেশন দিতে হবে তারপরে আমাকে কমেন্টস করতে হবে ঠিক আছে স্যার এটা হচ্ছে আপনার ফেসবুকে মার্কেটিং আচ্ছা আরও কিছু ওয়ে আছে আরও কিছু ওয়ে হচ্ছে আপনার বিভিন্ন গ্রুপ আপনি যে related group create video create করবেন মানে আপনার চ্যানেলটা যে রিলেটেড থাকবে বা বায়ারের চ্যানেলটা যে রিলেটেড থাকবে আপনি ওই রিলেটেড কিওয়ার্ড রিসার্চ করবেন এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেল যেমন মনে করেন আমারটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড চ্যানেল তাহলে আমি কি করব ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং আমি সার্চ দিলাম গ্রুপ অনেক গ্রুপ আছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড দেখেন এই যে দেখেন জি এই যে পাবলিক গ্রুপে অনেক গ্রুপ সাজেস্ট করছে ওই সাজেস্টেড গ্রুপগুলো আমরা চেষ্টা করবো জয়েন করার এখানে যদি আমরা আমরা একটু অল্প কম মেম্বার দেখে বেশি মেম্বার দেখে দেখে যুক্ত হইব এটা আমাদের কাজ আচ্ছা এখন আমরা নিচের দিকে আসি দেখবেন অনেক মানুষ অনেক কিছু চাচ্ছে এখানে যেহেতু ডিজিটাল মার্কেটিং সেহেতু আমরা কি করব ওই ডিজিটাল মার্কেটিংয়ের দেখব ওই যে দেখেন ডিজিটাল মার্কেটিং এটা কি করছে আমার এই এটা হচ্ছে তো আমার মানে ইমেজের মতো লাগে আমার একটা গ্রুপের ইমেজ কেউ কি কপি করলো নাকি আল্লাহ জানের আচ্ছা যাই হোক যে ওইটা আমার এখন দেখার সময় নেই আচ্ছা স্যার একটা মিনিট আচ্ছা স্যার তাইলে আমরা দেখলাম ওই গ্রুপগুলোতে ঢুকলাম ঢুকে দেখবেন আমার একজন ফেসবুক মার্কেটিংয়ের দক্ষ একজন এইভাবে দরকার আছে অনেকেই দেখবেন এই জায়গার মধ্যে পুশ দিব যে আমি আমার আমার একজন লোক লাগবে যে আমার Facebook page and YouTube channel monetize and digital marketing করবে পেমেন্ট আলোচনার সাপেক্ষে দেখেন এইভাবে এই জায়গা এই গ্রুপগুলোতে আপনি যদি ঢুকেন তাহলে কী পাবেন ওইভাবে পুস্ট পাইবেন যে পুস্টগুলোতে আপনি এই যে দেখেন আমি দিছি ইন্টারেস্ট আই এম ইন্টারেস্ট দেখেন এটা হচ্ছে আমার মার্কেটিংয়ের একটা লোকাল ওয়ে আমি দিছি I am interest I am interested দিছি তার সাথে কি আলোচনা করার জন্য তারপরে উনি আমাকে ফোন দিছে ঠিক আছে উনি আমাকে ফোন দিছে উনি আমাকে ফোন দিয়ে ওনার ডাকার একটা কোম্পানি উনি ওনারা পারমানেন্টলি জব লোকাল চাচ্ছে এবং যে ওই জায়গার মধ্যে কি করবে গিয়ে ওই জায়গাতে চাকরি করতে হবে একদম অফিসে গিয়ে চাকরি করতে হইব হ্যাঁ মানে ভার্চুয়ালি চাই মানে সরাসরি হ্যাঁ সরাসরি একদম আমিও রিমোট চাচ্ছে না যাই হোক তারপরে আমি বাদ দিয়ে দিছি এটা নিয়ে এবং টিম ওয়ার্ক করা লাগবে কি না রিয়েল সেগুলা সম্পর্কে জানি না উনি আমার সাথে ফোন দিছে কথা বলছে এই যে দেখেন আইনি ডিজিটাল মার্কেটার সে বলছে তার ডিজিটাল মার্কেটার দরকার ওকে বহুত মানুষ এই জায়গার মধ্যে কি করছে কমেন্টস করছে এভাবে আপনি আচ্ছা, উনি তো বায়ান না একটা বিষয় জানতে চাই উনি তো বায়ান না তাহলে উনি আই নিড ডিজিটাল মার্কেটার আছে কেন উনি তো বায়ান না উনি তো ছেলা তাহলে উনি চাইছে চাইছে তার মানে বুঝলাম তানভীর খান হতে হতে পারে হ্যাঁ, উনি কি বায়া হতেও পারে তাকে তো অনেক সময় বাংলাদেশি মানুষের বিভিন্ন পেজ টিজ থাকে না অনলাইন বিজনেস টিজনেস থাকে না এগুলোর জন্য হয়তো কোনো মানুষ ম্যানেজ করতে চায় বা অন্য কোনো দরকার তো থাকতে পারে তার একজন ডিজিটাল মার্কেটার দরকার থাকতে পারে যার কাছে সে শিখতে হতে পারে কথা বুঝতে পারছেন শুধু মতো বাইরেই এরকম করে আমি না না ওকে তারপরে হচ্ছে এমন কেউ কি আছেন যিনি আমার ইউটিউব চ্যানেলের ভিডিও এর প্রচারে করে দিতে পারেন যাতে এক মাসের মধ্যেই আমার চ্যানেল সবার কাছে পৌঁছে যাবে আচ্ছা এখন ওই ব্যক্তির কাছে আমি একটা কমেন্ট দিতে পারি কি করতে পারি এই ব্যক্তির কাছে আমি একটা কমেন্ট দিতে পারি সে আমার চ্যানেলটা ওই যে ওই যে ভিডিওটা যে ভিডিওটা না ওইটা তো সরি ফেসবুক গ্রুপের লিঙ্ক এইটা না ওই ভিডিওটা যে ভিডিওটার ওই যে বলছি না তিরিশ দিনের ভিতরে ওয়ানকে সাবস্ক্রাইব পসিবল ওই ভিডিওটার হ্যাঁ, দিতে হ্যাঁ, পারে হ্যাঁ, সে যদি আমার এই ভিডিওটাকে দেখতে পারে ওই ওই ভদ্রলোক যদি আমার চ্যানেলে ভিজিট করে তাহলে আমার এই চ্যানেলের একটা সাবস্ক্রাইব দিব তার সাথে কি আমার এই ভিডিওটা দেখব তার সাথে যদি আরো ভালো লাগে তাহলে আরো তো ভিডিও দেখতে পারে ঠিক আছে এইভাবে আমরা কি করতে পারি মার্কেটিং করতে পারি ওকে তাহলে আজকে এতটুকু আগামী দিন আমরা আরও অ্যাডভান্স লেভেলের মার্কেটিং দেখব আগামী দিনের ক্লাসটা আমি থাকতে পারবো না ঢাকায় যাবো তো